আমরা আগের ভিডিওতে দেখেছিলাম খুশি থাকার পাঁচটা উপায় এবং আমি ওইখানে বলেছিলাম যে আমরা টোটাল দশটা পয়েন্ট নিয়ে কথা বলবো বা দশটা উপায় নিয়ে কথা বলবো আজকে আমরা নেক্সট পাঁচটা পয়েন্ট নিয়ে আমরা কথা বলবো আই মিন ছ নম্বর পয়েন্ট থেকে শুরু করবো তো মাই ডিয়ার ফ্রেন্ডস আমি দীপঙ্কর পাল কথা বলছি এখনও পর্যন্ত যারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে কাছে থাকা বেল আইকনটাই ক্লিক করে অলে ক্লিক করে দিন যাতে আমার এই রকমের মোটিভেশনাল ভিডিও সবার আগে আপনার কাছে আমি আপলোড করার সাথে সাথে পৌঁছে যায় ছয় নম্বর পয়েন্ট আপনার কাছে যা আছে তাতে সুখী থাকুন দেখবেন অনেক সময় আমরা কি করি না লোকের কাছে কি কি জিনিস আছে সেটা দেখতে চাই এবং ওদের কাছে যা যা আছে দেখতে কি আমরা কিন্তু অসুখী হয়ে যাই এবং আমাদের চিন্তা ভাবনার কিন্তু পরিবর্তন হয়ে যায় এবং আমাদের কাছে কি আছে সেটা কিন্তু আমরা ভুলে যাই এবং আমরা কি করি ডিপ্রেশনের মধ্যে চলে যাই একবার লক্ষ্য করে দেখুন তো যে ছেলে মেয়েটা বা যে বৃদ্ধটা ফুটপাতে পড়ে আছে জাস্ট দুমুঠো খাবারের জন্য তার থেকে একবার তাকিয়ে দেখুন অনেক কম বয়সে যে ছেলেটার বাবা মা মারা গেছে দুজনেই একবার তাকে গিয়ে দেখুন সে কিভাবে তার স্বপ্নগুলো পূরণ করছে বা সে কীভাবে তার জীবনযাপন করছে আজকে একবার ফিল করে দেখুন আপনার বাড়িটার দিকে তাকিয়ে প্রত্যেক দিন যে ছেলেটা ভাবে যে কাজ আমার এরকম একটা বাড়ি থাকতো বা এরকম লাইফস্টাইল আমার থাকতো একবার চিন্তা ভাবনা করে দেখুন তো যে মানুষটার আজকে হাত বা পা বা চোখ নেই সে মানুষটা কি ভাবছে তাহলে আজকে যদি আমি দাঁড়িয়ে দেখি বা আমরা যদি আজকে দাঁড়িয়ে দেখি তাহলে আমাদের কাছে অনেক কিছু বলা দিয়েছে যেটা কিন্তু সুখী থাকার জন্য কিন্তু অনেক কিছু রয়েছে তাহলে লোকের কি আছে কি নেই দেখে লাভ নেই আমার কাছে যেটা রয়েছে সেই জায়গাটা থেকে আমাকে সুখী থাকতে হবে খুশি থাকতে হবে আনন্দে থাকতে হবে আর আমার কাছে যেটা রয়েছে সেইটুকু থেকে যদি আমি খুশি থাকতে পারি তাহলে আমি কিন্তু অবশ্যই হান্ড্রেড পারসেন্ট খুশি হতে পারবো কারণ লোককে দেখতে যাব না আমি আমার নিজের মধ্য থেকে নিজের যেটা রয়েছে সেখান থেকে সুখটাকে অনুভব করার চেষ্টা করব সাত নম্বর পয়েন্ট সোশ্যাল মিডিয়া থেকে কিছুটা সময় সংযোগ বিচ্ছন্ন করুন এটা খুব দরকার আজকের এই যে প্রযুক্তির দিনে যদি আমি দাঁড়িয়ে কথা বলি তাহলে খুব দরকার কারণ আমরা সকাল থেকে রাত অব্দি ম্যাক্সিমাম টাইমটা এবং এই লকডাউনের জায়গা থেকে যদি দাঁড়িয়ে আমরা দেখি তাহলে ম্যাক্সিমাম টাইমটা কিন্তু আমরা সোশ্যাল মিডিয়াতে সকাল থেকে রাত অব্দি কাটিয়ে দিচ্ছি এবং পরিবেশ পরিস্থিতি বা আমার বাড়ির লোক কোথায় কি করছে আমার মা বাবা কোথায় কি করছে ছেলে মেয়ে কোথায় কি করছে ভাই বোন কোথায় কি করছে বন্ধু বান্ধব কোথায় কি করছে এই যে জায়গাগুলো আমাদের কাছে দেখার কিন্তু টাইম নেই আমরা কিন্তু একবার যদি ফেসবুকে ঢুকে যাই একবার যদি ইউটিউবে ঢুকে যাই বা একবার যদি হোয়াটসঅ্যাপে চলে যাই বা ইনস্টাগ্রামে চলে যাই তারা কখন আমাদের দু ঘন্টা তিন ঘন্টা টাইম নষ্ট হয়ে যাচ্ছে আমরা বুঝতে পারছি না এবং আমাদের খুব ভালো ভালো কোয়ালিটি কোয়ালিটি টাইম কিন্তু সোশ্যাল মিডিয়ার জন্য নষ্ট হয়ে যায় এবং এমনভাবে সেটাকে বানানো হয়েছে যদি আপনি একবার সোশ্যাল মিডিয়ার মধ্যে ঢুকে যান তাহলে আপনি চাইলেও সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন না তাই আমি বলবো সারাদিনে কিছুটা টাইম আপনার ফোন থেকে একটু দূরে থাকার চেষ্টা করুন এই সোশ্যাল মিডিয়া থেকে একটু দূরে থাকার চেষ্টা করুন না হয় আপনার টাইম তো বরবাদ করবেই সাথে সাথে চাইলে আপনার লাইফটাকেও কিন্তু বরবাদ করে দিতে পারে সুখী হওয়া তো পরের কথা ছেড়েই দিন খুশি হওয়া তো ছেড়ে দিন আপনার মাথা ব্যথা থেকে শুরু করে শারীরিক বিভিন্ন রোগ জীবাণু শুরু করে আপনার ফ্যামিলিগত অশান্তিও কিন্তু শুরু হতে পারে তার জন্য বলবো যতটা পারেন সোশ্যাল মিডিয়াটাকে কম ব্যবহার করুন সোশ্যাল মিডিয়াটাকে ইউজ করবেন বাট মিস ইউজ করবেন না যতটুকু দরকার সেই ততটুকু আপনি ইউজ করুন একটা কথা মাথায় রাখবেন সোশ্যাল মিডিয়া আপনাকে চালাচ্ছে না তো আমরা মনে মনে ভাবি যে আমরা হয়তো সোশ্যাল মিডিয়াকে চালাচ্ছি বাট না সোশ্যাল মিডিয়া আমাকে চালাচ্ছে যদি সোশ্যাল মিডিয়া আমাকে চালায় তাহলে আমি রং পথে চলে গেছি কেন সোশ্যাল মিডিয়া যেন আমাকে চালাতে না পারে আমি যেন সোশ্যাল মিডিয়াকে চালাই এই জায়গাটা আমাদেরকে মাথায় রাখতে হবে আট নম্বর পয়েন্ট বিষাক্ত মানুষগুলা থেকে একটু দূরে থাকুন আপনি চাইলে সবাইকে সুখী করতে পারবেন না আপনি কি করতে পারেন আপনি চাইলে আপনার সেরাটা দিতে পারেন অহেতু যে মানুষগুলা আপনাকে চাপের সৃষ্টি করে তাদেরকে এড়িয়ে চলার চেষ্টা করুন যারা আপনার চলার পথে বাধার সৃষ্টি করে যারা আপনাকে আপনার বিশ্বাসের অমর্যাদা করে যারা অন্যের কাছে আপনাকে ছোট করে তাদের কাছ থেকে আপনি ধীরে ধীরে দূরে চলে যাওয়ার চেষ্টা করুন হ্যাঁ কারো ক্ষতি চাইবেন না সবারই মঙ্গল কামনা করুন কিন্তু ওর কাছে আপনি থাকবেন না আপনি ধীরে ধীরে আপনার লাইফ থেকে ওকে সরিয়ে দিন বা ওনার লাইফ থেকে আপনি চলে যান নাইন নম্বর ধ্যান এবং শরীরচর্চা অনুশীলন করুন কারণ দেখবেন আমাদের মন আর শরীর না একে অপরের পরিপূরক তাই মনকে ভালো রাখতে হবে শরীরকে সুস্থ রাখতে গেলে তার জন্য প্রতিনিয়ত এক্সারসাইজ করাটা খুব জরুরি কারণ যখন আপনি এক্সারসাইজ করবেন আপনি মন থেকে প্রচুর আনন্দ অনুভব করবেন আপনার বডি রিল্যাক্স হয়ে যাবে খুব স্পিডে বা জোরে জোরে আপনাকে নিঃশ্বাস নেওয়ার দরকার নেই ধীরে ধীরে একটু নিঃশ্বাসটা নিন শ্বাস প্রশ্বাস নিন এবং ফুসফুস পর্যন্ত আপনার অক্সিজেনটা যাবে এবং পুরো আপনার ফুসফুস পর্যন্ত যদি প্রপার পরিমাণে যদি অক্সিজেনটা যায় যদি অক্সিজেনের মাত্রাটা যদি আমরা একটু বাড়াতে পারি তাহলে শরীরের মধ্যে আমাদের শরীরের রক্ত সঞ্চালনটা কিন্তু ঠিকঠাকভাবে হবে আর আমার শরীর আমার মন কিন্তু সব কিছু ঠিকঠাক থাকবে আর আমি যদি ঠিকঠাক করে শরীর চর্চা করতে পারি তাহলে আগামী দিনে কিন্তু আমার কোনো রকম রোগ জীবাণু কিন্তু আসবে না নাইনটি নাইন পার্সেন্ট রোগ জীবাণু কিন্তু এক্সারসাইজ থেকে ঠিক হয়ে যেতে পারে যদি আমরা মন এবং বডির উপর এবং ভিতরকে ঠিকঠাক করে ভালো সুস্থ রাখতে পারি তাহলে অবশ্যই আমার মনও কিন্তু সুস্থ থাকবে লাস্ট পয়েন্ট অর্থাৎ দশ নম্বর পয়েন্ট ব্যর্থতা অনিবার্য ব্যর্থতা আপনাকে হতেই হবে আপনি হাঁটবেন কিন্তু পড়বেন না তা তো হয় না আপনি সাইকেল চালাবেন কাউকে কি ধাক্কা মারবেন না তা তো হয় না ব্যর্থতা হবে টমাস এডিসন স্যার যখন বাল্ব আবিষ্কার করেছিলেন তখন উনি নশো নিরানব্বই বার ফেল হয়েছিলেন তাহলে ওনার কি ছিল ওনার এক্সপিরিয়েন্স ছিল ওটা উনি ফেলিওর হননি তবে যে হাজার বারের বেলা উনি বাল্বটা আবিষ্কার করতে পেরেছিলেন তার জন্য আপনি আপনার লাইফে যদি এগোতে চান সুখী থাকতে চান তাহলে ব্যর্থতা আসবেই সাকসেসফুল হতে গেলে ব্যর্থতা আসবেই এই ব্যর্থতাটাকে যদি আপনি আপন করতে পারেন ব্যর্থতাটাকে যদি আপনি অ্যাকসেপ্ট করতে পারেন তাহলে পৃথিবীতে আপনার থেকে সুখী মানুষ কেউ হতে পারে না থ্যাংক ইউ তো আজকের আমার সেশনটা কিরকম লাগলো সবাই কমেন্টের মধ্যে জানাবেন যদি ভালো লাগে লাইক দেবেন আর যদি কারো আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই তাকে শেয়ার করে যাবেন আর সাবস্ক্রাইব করে আমার কাছে থাকবেন thank you best of luck সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার ধন্যবাদ